তো উপর থেকে এই রাস্তা দিয়ে আমি নিচে হেঁটে আসলাম আর আমার নামতে মোটামুটি কুড়ি মিনিটের মতন লাগছে আর এখানে সামনে একটি স্কুল আছে স্কুলটাকে আপনাদেরকে দেখাবো তো এই স্কুলের সামনে সাইডে এখানে কিছু চেয়ার বসানো আছে আর এটা হলো স্কুল এই সাইডটি যে আমি রাস্তাটা দিয়ে নামলাম এই রাস্তাটা দিয়ে আমাদের ডুমে যাইতে লাগে তো পাখিটা দেখতে থাকুন এই যে একটি ডগি ডগিটা সেই উপর থেকে আমার সাথে নামছে এটি আমাকে সেই উপর থেকে নিচে গাইড করতে করতে আসলো আরেকটা একটু দিয়ে চলে গেলাম নাগির পাহাড়ের নিচে নামথাং বাজার আর নামথাং থেকে গাড়ি ধরে আমাদের যেতে হবে রম্পু গেট তো কাজের সাইড থেকে ফাইনালি বের হয়ে এসে আমরা নামথাং থেকে গাড়ি ধরে ফেলছি আর এটা এখানকার ট্যাক্সি গাড়ি আমাদের ওদিকে তো অন্যরকম হয় এদিকে একটু দেখতে এরকম তো বাকি রাস্তাটা এইভাবেই দেখাতে যাব তো আপনারা ঘুরতে আর মজা নিন আর দেখতে থাকুন আর আমাদের সাথে ড্রাইভার দাদা আছে দাদা আপনার নাম আপনার নাম বিকেতা বিকেতা তামান তামান হ্যাঁ বিকেতা তামান ইয়ে দাদা হ্যাঁ আমাদেরকে রংপুর পর্যন্ত আগায় দিবে তারপর আমরা রংপুর থেকে চলে যাব শিলিগুড়ি আর মোটামুটি এখান থেকে আমাদের রংপুর পর্যন্ত যাইতে কত মিনিট লাগবে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট তো আমরা ফাইনালি পঁয়ত্রিশ মিনিটে পৌঁছে যাব রংপুর গেট রংপুর গেট থেকে গাড়ি ধরবো শিলিগুড়ির জন্য হ্যাঁ। তো এখন বর্তমানে এতটুকু পরে সামনের ভিউ দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এরকম যদি আরও লাইক কমেন্ট আসে তো অবশ্যই আমি পরে নেক্সট আরও অনেক ভিডিও দেখাবো হ্যাঁ। তো এইভাবে সাপোর্ট করতে থাকবেন সকাল ছটার দিকে বের হতে চেয়েছিলাম কিন্তু যদিও বের হতে পারিনি তো একটু দেরি হয়ে গেল লেট তো ভাবছিলাম গাড়ি পাবো না কিন্তু রাস্তাতে আসার পরে আমার দাদাটির দেখা হয়ে গেল তো গাড়িও পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি আর বেরিয়ে পড়লাম রংপুর গেটের দিকে রংপুর গেট থেকে শিলিগুড়ি মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা তো লাগবে না দাদা হ্যাঁ তো আধা ঘন্টা মতন লাগবে শিলিগুড়ি যাইতে শিলিগুড়ি থেকে যাব জলপাইগুড়ি জলপাইগুড়ির থেকে ময়নাগুড়ি যেতে লাগবে বিশ মিনিট দশ মিনিট তো এতটুকু জায়গার মধ্যে যা কিছু আমি দেখতে পারবো তো আপনারাও দেখতে পারবেন রংপুর হ্যাঁ, পর্যন্ত কত টাকা ভাড়া লাগে তাও নামছি থেকে হ্যাঁ দেড়শো ঠিক হ্যাঁ আমাদের নামছি থেকে রংপুর যাইতে মোটামুটি দেড়শো টাকা ভাড়া পড়বে আর আমি তো আপনাদেরকে কাজের সাইটটা দেখাই দিলাম আর ওখানে যদি আপনারা ঘুরতেও আসেন তো ওখানে টুরিস্টদের জন্য অনেক সুন্দর একটি ভিউ জায়গা আছে যেখান থেকে আপনি খুব সুন্দর একটি বরফের পাহাড় দেখতে পারবেন আর ওখানে একটি মন্দির হচ্ছে মন্দিরটা হনুমান মন্দির তো দেখবেন কমপ্লিট হলে অনেক সুন্দর হবে মন্দিরটি যদিও আমি ম্যাপটি দেখেছি মন্দিরটির খুব সুন্দর ম্যাপ তো যখন কমপ্লিট হবে অবশ্যই আসবেন আপনাদের জন্য অনেক বড়ো বিউটিফুল জায়গা আছে দেখছেন সিকিম পাহাড় কিছু জায়গা ভিউ তো দেখতে থাকেন ব্লগ ঘুরবেন এই সাইডগুলোতে কেননা পাহাড়গুলো অনেক উঁচা তো উপর থেকে পাথর টাথর যদি পড়ে তো পুরো সিকিউরিটি নিয়ে ঘুরবেন আর যেখানে সেখানে দাঁড়াবেন না রানিংয়ে থাকবেন যেখানে দেখবেন যে কোথাও হোটেল বা কোথাও দোকান আছে সেখানে দাঁড়াবেন সব থেকে বেস্ট পজিশন দাঁড়ানোর মতন রেস্ট নেওয়ার মতন আর যেখানে সেখানে দাঁড়িয়ে থাকবেন না Let's be hopeful. এখানে যে এতগুলি পাইপ দেখছো অ্যাকচুয়ালি এগুলি হলো জলের পাইপ প্রত্যেকটি বাড়িতে কানেকশান আছে এই জলের পাইপগুলির আর আমরা চলে এসেছি রম্বু গেট সামনে যে এটি দেখা দেখতে পাচ্ছ এটা হলো ওভারফ্লাই রম্ভু আর এই যে গাড়িগুলি দাঁড়িয়ে আছে এটাই রম্ভু বাজার তো আমরা ফাইনালি চলে এসেছি রংপু আর এখান থেকে আমরা ধরবো শিলিগুড়ির গাড়ি তো দেখা যাক আমাদের গাড়িটি কোথায় দাঁড়ায়